আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি উসু মারো গতকাল দুপুরে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আশি হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে এই জাহাজটি জাহাজটি দুশো মিটার দীর্ঘ এবং এর গভীরতা চোদ্দ মিটার গত তেরোই এপ্রিল ইন্দোনেশিয়া থেকে আশি হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি এ সময় জাহাজটির নাবিক ক্রু সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক তিনি জানান বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর পুরো দমে চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই মাতার বাড়িতে একশো বারোটি জাহাজ ভিড়েছে মূলত এসব জাহাজে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল এবারে প্রথম নিয়ে আসা হলো তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের কয়লা কক্সবাজার সমুদ্র উপকূলে দশ জেলে হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহত ট্রলার মালিক শামসুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে মামলাটি করেন এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পঞ্চাশ ষাট জনকে আসামি করা হয়েছে গতকাল বিকেলে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম তিনি বলেন পুলিশ এজাহারে উল্লেখিত এক নম্বর আসামি কামাল প্রকাশ বাইট্টা কামাল এবং চার নম্বর আসামি করিম শিকদারকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে গ্রেফতার করেছে কেন এবং কোথায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তদন্ত করে উদ্ঘাটন করা হবে বলে জানান পুলিশ সুপার এদিকে গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতা সত্যতা পাওয়া গেছে তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য গত রোববার কক্সবাজারের সমুদ্র উপকূলে নাজিরার টেক মোহনায় ভাসমান ট্রলার থেকে দশজনের বিকৃত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কক্সবাজারে সার্ফিং প্রদর্শনী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা লিগাল এইড কমিটি গতকাল বিকেলে সৈকতের কলাতুলিতে এর আয়োজন করে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন এর বিচারক জেলা জজ মোহাম্মদ আবু হান্নান জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন্নেসা লিপির সঞ্চালনায় এতে chief judicial magistrate Abdullah Al Mamun এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল এলাহি উপস্থিত ছিলেন বাংলাদেশ লাইফ সেভিং ক্লাব ও Bangladesh serve boys and girls ক্লাবের অনূর্ধ্ব আঠারো বছরের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নেয় নবগঠিত ঈদগাঁ উপজেলার অন্যতম বিদ্যানগর ঈদগাঁ আদর্শ শিক্ষানিকেতন কেজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর মিলন উৎসব আজ স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে নতুনের মাঝে তুমি পুরাতন প্রতিপাদ্যে সকাল সাড়ে সাতটা থেকে পুনর্মিলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কক্সবাজার তিন সদর রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমন সোরার কমলসহ অন্যান্যরা উপস্থিত থাকার কথা রয়েছে পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে পানিতে ভেসে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে যান শাহজাহান নামে এক পর্যটক মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে চট্টগ্রামের ষোলো বহর থেকে শাহজাহান পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন স্বজনরা জানান সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহজাহান গোসল করতে নামেন এ সময় সমুদ্রের ঢেউ আসলে ছেলেকে বাঁচানতে নিয়ে এক পর্যায়ে স্রোতে ভেসে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় পরে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে বিচে নিয়োজিত সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ জহির জানান গতকাল সমুদ্র থেকে সারাদিন কমপক্ষে তিরিশ জন পর্যটককে উদ্ধার করেছেন তারা টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি এ সময় এক কেজি ক্রিস্টাল মেদ আইস দশ হাজার পিস ইয়াবা পঁয়ত্রিশ বোতল মদ চারশো ত্রিশ ক্যান আন্দামান গোল্ড বিয়ারসহ চারজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয় টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় তিনি জানান গতকাল রাতে দমদমিয়া বিউপি ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকা থেকে নৌকা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসব মাদক ও কারবারিদের আটক করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে চলবে দুপুর দুটা সতেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুটা সতেরো মিনিটে চলবে রাত আটটা